दुनिया की आदम लत में तेरा नाम रहेगा दुनिया की आदम लत में तेरा नाम रहेगा के तेरा नामों से इस्लाम रहेगा নেই বিছারে রবে তোমার নাম আদালতের নেই বিচারে রবে তোমার নাম বিচার বিহীন এই সমাজে এ তোমার প্রয়োজন আজকের এই বিহীন সমাজে হজরত উমরের প্রয়োজন ঠিক কিনা বলুন এই সমাজ এই রাষ্ট্র এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য একজন হজরত উমরের বেশি প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি পৃথিবী শান্তির জন্য তুমি হজরত উমরকে আবার পাঠিয়ে দাও সালাউদ্দিন আইউবিকে তুমি পাঠিয়ে দাও আজকে আপনারা দেখেছেন ভারতের কর্ণাটকে আমার বোন মুস্কান যখন হেজাব পরে যখন সে কলেজে গিয়েছিল গেরুয়া পরিহিতা যুবকেরা জয় শ্রীরাম করে স্লোগান দিয়েছিল হেজাবের বিরুদ্ধে আমার বোন মুসকান সাথে সাথে জয় শ্রীরামের বিরুদ্ধে আল্লাহ আকবর ধ্বনিতে কর্ণাটকের মাটিকে প্রকম্পিত করেছে ঠিক কিনা বলুন আজকে আমার বোন যদি জয় শ্রীরামের বিরুদ্ধে আল্লাহ আকবার দলে দিয়ে যদি সারা পৃথিবীকে যদি কাঁপিয়ে দিতে পারে তাহলে আমরা আজকের এই পদুয়া এই মাঠ থেকে আল্লাহ আকবার দলে দিয়ে সারা বাতিলের বীজকে প্রকম্পিত করতে চাই ঠিক কিনা বলুন কারা কারা রাজি আছেন হাত তুলেন নারে তাকবির শুরু হবে কি দিয়ে একামত শুরু হবে কি দিয়ে আগুন লাগলে আগুন নিবিয়ে দিব কি দিয়ে যদি ভূমিকম্প হয় ভূমিকম্প স্তব্ধ হয়ে যাবে কার আওয়াজ দিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে হজরত এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তার সতেরো জন বন্ধু নিয়ে এই বাংলাকে জয় করেছিল আজকে মুস্কান দিয়েছে আজকের হেজাবকে সারা পৃথিবীকে পরিচয় করে দিয়েছে ঠিক কিনা বলুন সম্মানিত হাজরিন আমার বোন মুস্কান এক আল্লাহ আকবার দনে দিয়ে সারা পৃথিবীতে শুধু প্রগম্বিত করে নাই লক্ষ লক্ষ রুপি সেই পুরস্কার লাভ করেছেন ঠিক কিনা বলুন এবং সেই ভারতের আদালতে গিয়ে ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন সেই বলেছেন হিজাব আমার অধিকার হিজাব আমার ইসলাম হিজাব আমার পর্দা হিজাব আমার ইজ্জতের রক্ষক ঠিক কিনা বলুন কিন্তু আজকের মুস্কান সেই ন্যায় বিচার পাইনি ভারতের আদালতে ভারতের আদালত বলল যে মুসলমানদের জন্য হিজাব অপরিহার্য নয় নাউজবিল্লা বললেন না এই পর্দা হচ্ছে ইসলামের বিধান ইসলামের ফরস বিধান ঠিক কিনা বলুন এবং এই হিজাব আমার মা বোনদের ব্যক্তিগত অধিকার এটা মা বোনদের ধর্মীয় অধিকার এই হিজাব এবং নিজের চক্ষুকে অবনত করার জন্য এই হিজাব আল্লাহ রব্বুল আলমিন ফরস করেছেন ঠিক কিনা বলুন সুতরাং হিজাব থাকবে এই হিজাব পৃথিবীর মুখে থাকবে ভারতের মেয়েরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যদি হিজাব নিয়ে যদি কলেজে যেতে পারি কলেজে যাব আর যদি হিজাব যদি খুলে দেওয়া হয় সেই লেখাপড়া আমাদের দরকার নাই ঠিক কিনা বলুন নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়ে যদি